ভারতের যে দুইজন নবী কিনে বাজে কটুক্তি করেছে এই দুইজন কটুক্তি করেছে কোন ইস্যু নিয়ে এটা আপনাকে বুঝতে হবে তারা রসুলে করিম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম কিনে কটুক্তি করেছেন এবং তারা রসুলের যে স্ত্রী আ ইশা আল্লাহ আনহা তাকে নিয়ে কটুক্তি করেছে পড়ার প্রশ্ন হচ্ছে এই নাস্তিকদের প্রশ্ন এটা আপনার ব্রেইনে রাখতে হবে মুসলমান হিসেবে এই নলেজগুলো রাখলে আপনি নাস্তিকদের সামনে বুক ফুলে কথা বলতে পারবেন কথা বলেন ঠিক কিনা নাস্তিকরা যেটা বলে রসুলের উপরে মনে রাখবেন রসুলের সবচাইতে সমালোচিত দুইটা বিয়ে কয়টা বিয়ে একটা হচ্ছে আ ইশারদি আল্লাহ তাল আনহার সঙ্গে রসুলের বিয়ে আর একটা হচ্ছে রসুলের আপন ফুফাতো বোন জাইনাব বিনতে জাহাস রদি আল্লাহ তালা আনহার সাথে বিয়ে মোট কয়টা বিয়ে দুইটা নাস্তিকরা যে বিষয়ে আপনাকে প্রশ্ন উত্থাপিত করবে সেটি হচ্ছে যে আয়সরদি আল্লাহ আনহাকে রসুল যে বিয়ে করেছিলেন ভালো করে শুনবেন এদিকে তখন আয়সরদি আল্লাহ আনহার বয়স ছিল মাত্র ছয় বছর কথা বলেন কয় বছর মাত্র ছয় বছর বয়সে আয়সরদি আল্লাহ আনহাকে রসুল বিয়ে করেছেন এখন নাস্তিকরা আপনাকে বলবে আগেই কোন নাউজুবিল্লা নাস্তিক বলবে দেখ মোহাম্মদ কত লোভী কত নারী লোভী নাউজুবিল্লা পড়ে যে মোহাম্মদ একজন ছোট্ট বাল্য বিবাহ যেটাকে বলা হয় ছোট্ট বাচ্চা যার বয়স মাত্র ছয় বছর রসুল নাকি নারী লোভী ছিলেন তাই নাকি আ আয়েশাকে মাত্র ছয় বছর বয়সে বিয়ে করেছে নাউজুবিল্লা পড়লেন না নাস্তিকদের উত্থাপিত প্রশ্ন এর উত্তর আপনাকে জানতে হবে যেটার ডিরেক্ট অ্যান্সারটা আসলে কি মনে রাখবেন প্রিয় ভাইয়েরা রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে 6 বছর বয়সে বিয়ে করেছেন এর কারণ এটা নয় যে রসুল নারী নারী নারী লোভী ছিলেন এর মানে এটা নয় যে রসুল নারী আসক্ত ছিলেন বরং রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বছর বয়সে বিয়ে করেছেন কারণ এর হুকুম দিয়েছে একজন তিনি কে আল্লাহ নিজে ওহি পাঠিয়েছেন বোখারি শরীফের হাদিসে এসেছে হাদিস নাম্বার তিন হাজার আটশো পঁচানব্বই আল্লাহ তালা নিজেই রসুলকে বিয়ে করতে বলেছেন তাই রসুল বিয়ে করেছে সুবাহ পড়েন দ্যাট মিনস বোঝা গেল রসুল কোন নারী রবি ছিলেন না রসুল কোন নারী আসক্ত ছিলেন না রসুল তো করেছেন সেটাই যেটা আদেশ দিয়েছে একজন তিনি কে বিয়ের পরে আয়সারতি আল্লাহ চালা আনহাকে রসুল একদিন ডাকলেন দেখে বললেন হে আয়েশা তুমি কি জানো তোমাকে বিয়ের পূর্বে স্বপ্নে আমি দুইবার দেখেছি এত আসতে বললেন জোরে বলেন সুবান আয়েশা রাজি আল্লাহ তালা আনহা শুনে অবাক ইয়া রসুল্লাহ আপনি আমাকে স্বপ্নে দেখেছেন হাউ কাম ইট পসিবল কেমন দেখছেন আপনি আমারে রসুল বললেন ভালো করে শোনো আয়েশা আমি একদিন ঘুমাচ্ছিলাম রাতের বেলা ঘুমোচ্ছিলাম হঠাৎ করে আমি স্বপ্নে দেখলাম যে একজন রেশমি রুমালে একজন রেশমি রুমালের কাপড় দিয়ে আসছে মাথায় ঘোমটা দেওয়া রেশমির কাপড় পরে আছে আমার সামনে এসে বসল আমার পাশে আছেন জিব্রাইল আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম ও ভাই জিব্রাইল এটা কে জিবাই বললেন রসুল আপনি নিজেই একটু খুলে দেখেন রসুল যখন ঘোমটা উঠালেন তখন তিনি দেখতে পেলেন এটা হচ্ছেন আবু বকর রদিয়াল্লাহ তালা আনহুর মেয়ে আয়েশা রদিয়াল্লাহ তালা আনহা বাংলা জিব্রাইল বললেন নাবি ওনাকে দেখানো হচ্ছে এই জন্য যে আল্লাহর ইচ্ছা আল্লাহর আদেশ আপনি এই মেয়েকে আল্লাহর আদেশ পেয়ে বিয়ে করবেন আল্লাহ বললেন না রসুল বললেন এটা কি আল্লাহর পক্ষ থেকে আদেশ জিবেল বললেন না ইয়া রসুল আল্লাহ কিন্তু আল্লাহর পক্ষ থেকে আদেশ রসুল বললেন আল্লাহ যা বলবেন এটাই আমি করতে প্রস্তুত স্বপ্ন দেখার পরে এই ভালো করে শুনবে এদিকে সবাই দিকে নিজের যেই খালা আপন খালা আপন খালাকে আবু বকর রবি আল্লাহ তালা আনহুর কাছে পাঠালেন পাঠানোর পরে প্রস্তাব দিলেন যে আমি আপনার মেয়ে আয়েশা রবি আল্লাহ তালা আনহাকে বিয়ে করতে চাই আবু বকর একটু শখ শর্ট এই জন্য যে রসুল তো আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড হাবিবি আমার তো বন্ধু সে আমি আমার বন্ধুর সঙ্গে নিজের মেয়ের বিয়ে কেমন করে দিই এটা কেমনে হয় তাই তিনি একটু চিন্তায় পড়ে গেলেন খালা আবার রসুলের কাছে ফিরে আসলেন এবার রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম খালাকে ডাক দিয়ে বললেন ও খালা আপনি আবার জানাবো বকরের কাছে আবু বকর কে বলেন ও আবু বকর আমরা তো দুইজন ভাই ভাই রক্তের ভাই তো না রক্তের ভাই না তো আমরা রক্তের ভাই না হলে সমস্যা কোথায় তোমার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়ে দাও তোমার মেয়ে চির সুখে বসবাস করবে না বিয়ে দিয়ে দাও কোনো সমস্যা নাই পরে আবু বকর রদিয়াল্লাহ চালা আনহু ডিসাইড করলেন যে ঠিক আছে রসুলের মতো উত্তম পাত্র তো আমি জীবনেও খুঁজে পাবো না তাই আমি বিয়েতে হ্যাঁ বলে দিলাম বিয়েটা হয়ে গেল তাহলে বোঝা গেল রসুল যে আয়সাদি আল্লাহ আনহাকে বিয়ে করেছেন এটা কি নারী লোভী হওয়ার কারণে করেছেন নাকি একজনের আদেশে করেছেন তিনি কে আল্লাহর আদেশে করেছেন প্রিয় ভাইয়ারা এটা নারী লোভী নয় এই জন্য যারা নারী লোভী বলবে যারা নারী আসক্ত বলবে তারা নাস্তিকবাদকে ফলো করে তারা মুসলমান ঘরের সন্তান হতে পারে না এবার বোঝেন আয়সাল আন্নাকে রসুল বিয়ে করেছিলেন মোট তিনটি কারণে বলেন কয়েকটা এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহ নিজেই ওহি দিয়েছেন এক নাম্বার কারণ কি আল্লাহ নিজে ওহি দিয়েছেন এক নাম্বার কারণ দুই নাম্বার কারণ হচ্ছে আবু বকর রবি আল্লাহ তালা আনহু ছিলেন দিনের একজন সৈনিক কি ছিলেন দিনের সৈনিক তাহলে ইসলাম প্রচারের ক্ষেত্রে আবু বকর রবি আল্লাহ তালা আনহুর সঙ্গে সম্পৃক্ততা বা সম্পর্ক এটা কি ঢিলা হলে হবে না শক্ত হতে হবে তো এখন যদি একটা বিবাহের বন্ধনের মাধ্যমে একটা আবদ্ধ আমরা হয়ে যাই তো আমাদের সম্পর্ক কি নেমে যায় না আরও সম্পৃক্ত হয়ে যায় আরও সম্পৃক্ত হয়ে যায় এজন্য আবু বকরের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করবার জন্য রসুল তার মেয়েকে বিয়ে করেছে সোয়ানলা পড়া আর তিন নম্বর যে কারণটি সেটি সবচেয়ে মোস্ট ইফেক্টিভ রেজাল্ট কারণটা কি এর কারণটা হচ্ছে যে রসুলের যতগুলো স্ত্রী ছিল কথা কি বুঝতে পারছেন আপনারা রসুলের স্ত্রীদের ভেতরে সবচাইতে বিচক্ষণ সবচাইতে পারদর্শী সবচাইতে বুঝমান সবচাইতে বড় বিশ্বের সবচেয়ে স্ত্রী তার নাম হচ্ছে সবচেয়ে বেশি জান্নাওয়ালা আর সবচেয়ে বড় অবাক করা বিষয় হচ্ছে যে আয়সারতি আনহা রসুলকে বিয়ে করেছেন ছয় বছর বয়সে কিন্তু রসুলের বাসায় যখন উনি উঠেছেন তখন বয়স ছিল নয় বছর বয়স ছিল কত নয় বছর তো দেখা গিয়েছে ছোট মানুষ যে হয় তার আদর কি কম না বেশি একটু বলেন না কম না বেশি বেশি তো অনেক সাহাবা একরাম রসুলকে অনেক কিছু জিজ্ঞেস করতে পারতেন না কিন্তু আনহার বয়স কম হওয়ার কারণে পাবলিকলি যার তার সামনে রসুলকে যা মন চাইতো তাই ইসলাম এবারে জিজ্ঞেস করতেন সোহাল্লা পড়েন এর কারণে আমি আপনাকে তথ্যটা দিচ্ছি রসুলের স্ত্রীদের মাঝে আ ইশার আনহা উনি নিজে একাই দুই হাজার দশটা হাদিস বর্ণনা করেছেন আরো তথ্য দিচ্ছি রসুলের আশেপাশে যত সাহাবা একরাম ছিল ইভেন যারা বয়স্ক সাহাবি মানে রসুলের সান্নিধ্যে অনেক বছর থেকেছে আয়েশা রাজি আল্লাহ তালা আনহার জ্ঞান এত পরিমাণ তিনি রসুল থেকে নিয়েছেন যে বড় বড় সাহাবা গ্রাম যখন কোনো একটা মাস আলায় আটকে যেত তখন তারা সমাধান নেওয়ার জন্য আয়েশা রদিয়াল্লাহ তালা আনহার কাছে আসতেন এটা মুসলমানদের সবচেয়ে বড় কল্যাণকর বিষয় এজন্য আয়েশা রদিয়াল্লাহ তালা আনহাকে রসুল যে বিয়ে করেছেন এটা কি রসুল নারী লোভী ছিলেন না আল্লাহ আদেশে করেছেন আল্লাহ যেন নাস্তিকবাদের সমস্ত প্রশ্ন আমাদের জেহেন থেকে দূর করে দেয় পড়া আমি আচ্ছা এটা যদি আপনি না জানেন খালি আপনি চিল্লাইলেন মনে করেন শুধু আপনি কি করলেন চিল্লাইলেন কিন্তু যখন বললো যে আসলে হুজুর এটা কেন বললো হুজুর আপনি একটু উত্তর দেন তো তখন হুজুর বলবেন <laughs> একটু হাসি দিয়ে শেষ না বিভারা জানতে হবে আমি যে সব জানি তা কিন্তু না আমি একটু একটু জানি আপনাদেরকে জানাবার ট্রাই করি তাহলে বোঝা গেল রসুলের স্ত্রীদেরকে নিয়ে কোনো প্রকার বাজে কোনো মন্তব্য করা যাবে আল্লাহ আমাদের সবাইকে রসুল সম্পর্কে ভালো পজিটিভ ধারণা রাখার তৌফিক দান করুক কারণ আমি